আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা যে বিষয়ে আপনাদেরকে জানাবো সেই বিষয় হচ্ছে সাকিবের নিষেধাজ্ঞায় প্রশ্ন তুললেন রাহুল দ্রাবিড় এই বিষয়ে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন জুয়ারিদের কাছ থেকে দুই বছর আগে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েছিলেন সাকিব আল হাসান কিন্তু তা গোপন রেখেছিলেন আইসিসির অ্যান্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিটের আকসুর কাছে এ তথ্য গোপন করার অভিযোগে টাইগার অধিনায়ক সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষেধ করেছে আইসিসি অবশ্য দোষ স্বীকার করায় এক বছরের শাস্তি কমিয়েছে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট সাকিবের এমন নিষেধাজ্ঞার খবর শুনে ব্যতীত ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় এ নিয়ে টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করেন তিনি পোস্টে দ্রাবিড় লিখেছেন অবিশ্বাস্য সাকিবের শাস্তিটা বেশি কঠোর হয়ে গেল না সে কি ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিল আমার মনে হয় তার অপরাধ হলো আইসিসি এবং এন্টি করাপশন ইউনিটকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব সম্পর্কে জানায়নি এই জন্য দুই বছরের নিষেধাজ্ঞা একটু বেশি কঠিন হয়ে গেছে আশা করি আইসিসি তাদের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করবে প্রসঙ্গ দুই সালের উনত্রিশে অক্টোবর আবার মাঠে ফিরতে পারবেন বিশ্বসেরা অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ যখন ব্যস্ত সময় কাটাবে তখন সাকিব থাকবেন মাঠের বাইরে এই এক বছরে বাংলাদেশ ঘরের মাঠে এবং দেশের বাইরে একাধিক দ্বিপাক্ষিক সিরিজ খেলবে পাশাপাশি এশিয়া কাপ টি টোয়েন্টি এবং টি টোয়েন্টি বিশ্বকাপও খেলবে নিষিদ্ধ থাকায় সাকিব থাকবে না এসব খেলায় আইসিসির নিষেধাজ্ঞায় এক বছর ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকতে হবে সাকিব আল হাসানকে আন্তর্জাতিক ম্যাচে খেলার অনুমতি নেই তার ঘরোয়া ক্রিকেটও খেলতেও নিষেধাজ্ঞা ফ্রাইঞ্জি ক্রিকেটও সাকিব অনুপস্থিত থাকবেন সব কিছুতেই সাকিবের পায়ে সেকল দিয়েছে আইসিসি সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ